আজকে আপনাদেরকে দেখাবো ইউসিবি ব্যাংকের উপায় মোবাইল ব্যাংকিং যেটি আছে সেটির লেনদেন খরচ কীরকম বা ক্যাশ আউট চার্জ কত বা সেন্ড মানি চার্জ কত এটিএম থেকে টাকা তুললে কীরকম খরচ হবে এই সব যাবতীয় বিষয় নিয়ে এবং এটির মোবাইল কোড ব্যবহার করে কিভাবে ব্যালেন্স চেক করবেন সেটিও দেখাবো তাহলে চলুন শুরু করা যাক শুরু করার আগে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনি যদি ইউপে অ্যাকাউন্ট খুলতে না পারেন তাহলে ভিডিও ডিসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে আপনার ওখান থেকে ভিডিওটি দেখে নিতে পারবেন আচ্ছা এখানে হচ্ছে তিন ধরনের ব্যালেন্স থাকে প্রত্যেকটা ইউপে বা উপায় অ্যাকাউন্টে এই চার ধরনের ব্যালেন্স থাকে একটা হচ্ছে প্রাইমারি ব্যালেন্স যেটা আপনার এজেন্টের কাছ থেকে যেটা আমরা ক্যাশ ইন করি থাকি সেটা হচ্ছে প্রাইমারি ব্যালেন্স রেমিটেন্স হচ্ছে বিদেশ থেকে টাকা পাঠানোরটা আর স্যালারি হচ্ছে বেতন আর আপনার যেটা ডিস্ট্রিবিউশন হচ্ছে ভাতা বা অন্যান্য যে টাকাগুলো আচ্ছা আমি cash out from agent select করে নিলাম করার পরে এখানে প্রাইমারি প্রাইমারি ব্যালেন্সটা সিলেক্ট করলাম এবার এক হাজারে দেখেন নিচে দেখা যাচ্ছে এক হাজারে চোদ্দো টাকা মানে এক হাজারে আমার প্রাইমারি ব্যালেন্সে চোদ্দো টাকা ক্যাশ আউট চার্জ আছে আর আপনার যেটা হচ্ছে রেমিটেন্সে দশ টাকা স্যালারিতে হচ্ছে হাজারে নয় টাকা ডিস্ট্রিবিউশনে হচ্ছে হাজারে ষাট টাকা এই গেল মোটামুটি আপনার এজেন্টের কাছ থেকে ক্যাশ আউট চার্জ আচ্ছা এবার যদি আমি দেখাই ওর এখানে অনেকগুলো খরচ বা ফিচারগুলো আছে এগুলো আপনার আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা ওখান থেকে এই খরচগুলো দেখে নিতে পারবেন ঠিক আছে এই খরচগুলো আপনারা ভিডিও ডিসক্রিপশান থেকে দেখে নিতে পারবেন আমি মেন মেন যে জিনিসগুলো আছে খরচগুলো লেনদেন সেগুলো দেখাই দিচ্ছি যেমন এখানে সেন্ড মানি সেন্ড মানি এখানে দুটো অপশান আছে অ্যাপস থেকে করতে পারেন অথবা star two six eight hash অন্যান্য যে মোবাইল ব্যাঙ্কিংগুলোর মধ্যে থেকে করে থাকেন অ্যাপস থেকে সেন্ড মানি পুরো ফ্রি এখানে জিরো টাকা charge star two six eight dial করলে এখানেও পুরো ফ্রি আছে সেন্ড মানিটা আচ্ছা এরপরে দেখায় ক্যাশ আউট যদি আপনি এটিএম থেকে করেন ইউসিবি ব্যাংকের অনেকগুলো এটিএম আছে আপনাদের আশেপাশে আছে অনেকগুলো এখান থেকে দেখেন ডিস্ট্রিবিউশন অ্যামাউন্ট এখানে ক্যাশ আউট জিরো রেমিটেন্সের ক্ষেত্রেও ক্যাশ আউট চার্জ জিরো স্যালারির ক্ষেত্রেও ক্যাশ আউট চার্জ জিরো এবং সর্বশেষ প্রাইমারি যেটা আছে সেখানেও ক্যাশ আউট চার্জ এখানে আছে আট টাকা মাত্র এখান থেকে হচ্ছে আপনি আট টাকা চার্জ করা হবে এখানে এটিএম থেকে এই সুবিধাগুলো পাওয়া যাবে আপনি মাত্র আট টাকায় হাজারে আট টাকা ক্যাশ আউট চার্জ করে আপনি এটিএম বুথ থেকে টাকাটা তুলতে পারবেন এটা অনেক ভালো আমার কাছে মনে হয়েছে আর যদি রেমিটেন্স বা স্যালারি বা অন্যান্য ডিস্ট্রিবিউশন থাকে টাতা ইত্যাদি তাহলে এখানে কোনো ক্যাশ আউট চার্জ ধরা হবে না এটি হচ্ছে সবচেয়ে ভালো এই ইউপেডটা এরপরে নিচে এখানে আপনি ওই তাদের এই যে কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে পারবেন এই যে এই ফর্মটি পূরণ করে আচ্ছা এরপরে দেখা দিচ্ছি মোবাইল থেকে কিভাবে আপনারা ব্যালেন্স চেক করবেন এখানে অন্যান্য মোবাইল ব্যাঙ্কিংয়ের মতো এখানে মোবাইল মেনু আছে star two six eight hash dial করার পরে ক্যাশ আউট সহ সব লেনদেনগুলো এখান থেকে করতে পারবেন দেখেন মোবাইল মেনু এটা হচ্ছে সেন্ড মানি আছে মোবাইল রিচার্জ আছে আমি সেভেন চেপে জাস্ট মাই উপায়ে চলে যাব সেভেন এরপরে এখানে চলে আসবে আপনার statement balance check balance check করে নিচ্ছি আমি দেখেন এখানে আপনি চার ধরনের পাঁচ ধরনের ব্যালেন্স একটা অতিরিক্ত আছে ক্যাশ রিওয়ার্ড এই বোনাস টাকাগুলো এখানে জমা হয় তাহলে এই পাঁচ ধরনের ব্যালেন্স মোটামুটি আপনাকে দেখাবে